বছরে দুইটা দিন আমাদের জন্য মুসলমানদের জন্য ঈদের দিন হিসাবে রাখছেন এর মধ্যে প্রথম দিন প্রথম ঈদের দিন এর নাম হল ঈদুল ফিতর বা আমাদের বাসায় রোজার ঈদ আর দ্বিতীয় ঈদের নাম হল ঈদুল আজহা আর আমাদের ভাষায় এটাকে বলা হয় কোরবানির আজকে হলো কোরবানির ঈদের দিন অর্থাৎ ঈদুল আবহার দিন এই দিন মুসলমানেরা আল্লাহ রাবুল আলমিনের হুকুম পালন করার জন্য আল্লাহ তালার নির্দেশ পালন করার জন্য এই দিন মুসলমানেরা কোরবানি দেয় কোরবানি ওয়াজিব কাদের কাদের উপর কোরবানি ওয়াজিব আমি গত জুমার আগের জুমায় বলেছিলাম এখন এই আলোচনা করলে আবার পুনরাবৃত্তি হবে আবার আলোচনা হবে আলোচনা লম্বা হয়ে যাবে এখন কারো উপর ওয়াজিব ছিল না কোরবানি দেওয়া কারোর জন্য ওয়াজিব ছিল না তারপরও সে যদি কোরবানি দিয়ে দেয় তাহলে নকল হিসাবে তার সব হবে কোনো গুণা না আজকের দিনে এই কোরবানির পশুকে জবেহ করার মাধ্যমে যে রক্ত প্রবাহিত করা হবে এই আমল আল্লাপাক রাবুল আলমিনের নিকট সবচেয়ে প্রিয় আমল আজকের দিনের আমল আজকের দিনের মধ্যে যত আমল আছে এর মধ্যে সবচেয়ে আল্লাহ তালার নিকট প্রিয় কি কোরবানি করা জবের করা রক্ত প্রবাহিত করা কোরবানির জন্তু রক্ত প্রবাহিত করা যেমন হাদিস শরীফের মধ্যে এরশাদ ফরমাইছেন রসদ রসুল করিম মা আমিলা বলু আদামা মিন আমালেন ইয়াউমান কোরবানির ঈদের দিন বনি আদমের আমলের মধ্যে আহাবা ইলাল্লাহি মিন ইহরাকিদ দামি সবচেয়ে প্রিয় আমল আল্লাহ তাআলার নিকট কোরবানির পশুর রক্তকে প্রবাহিত করা অর্থাৎ জবে করা কোরবানির পশু জবে করা কেউ সামর্থ্যবান ছিল কারো উপর কোরবানির ওয়াজিব ছিল তারপরও সে কোরবানির আমল আল্লাহ তালার নির্দেশ মানে নাই আল্লাহ তালার এই হুকুম সে পালন করে নাই হাদিস শরীফের মধ্যে তার সম্পর্কে দমকি আসছে কি দমকি মা ওয়াজাদা ইউযাহিয়া ইউযাহি মুসাল্লানা কারো যদি সামর্থ্য থাকা সত্ত্বেও কোনো ব্যক্তির সামর্থ্য থাকা সত্ত্বেও সে কোরবানি করব না সে যেন আমাদের ঈদগাহে না আসে অর্থাৎ তার অধিকার সে হারাইছে ইফতার ময়দানে আসা তার এই অধিকার নাই রাসুল ইসলামের এটা হলো ওয়াজিব আমল এই আমল কোরবানি করা ওয়াজিব প্রত্যেক উন্মতের মধ্যে কোরবানি ছিল কোরবানির আমল প্রত্যেক উন্মতের মধ্যে ছিল হয়তো দাদম আলাহ ইসলামের যুগে ছিল হয়তো নুয়াল ইসলামের যুগে ছিল ইব্রাহিম আলাহ ইসলামের যুগে ছিল আমাদের শরীয়তে হজরত রাসুল করিম সাল্লাহ আলাহ শরীয়তেও কোরবানি আছে একের পূর্ববর্তী শরীয়তের নিয়ম এক এক রকম ছিল হজরত আদম আলাহ ইসলামের শরীয়তে কোরবানির এক নিয়ম ছিল হজরত নু আলাহ ইসলামের শরীয়তে কোরবানির আরেক নিয়ম ছিল হজরত ইব্রাহিম আলাহ ইসলামের শরীয়তে আমরা এখন যেভাবে কোরবানি দিই ওই ওই নিয়মটা চালু হয়েছে হজরত ইব্রাহিম আলাহ ইসলামের শরীয়তে আমরা জানি ঘটনা হজরত ইব্রাহিম আলাহ ইসলামকে আল্লাহ পাক রাবুল আলমে স্বপ্নের মাধ্যমে নির্দেশ করলেন فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام হজরত ইসমাইল আলাহ ইসলামের বয়স তখন কোনো কোনো মুফাসুরিনের বাসায় যখন তেরো বৎসর বয়স হয়েছে তখন আল্লাহ রাবুল আলমিন হজরত ইব্রাহিম আলাহ ইসলামকে সত্যের মাধ্যমে কহি পাঠালেন ওহি নাজিল করলেন যে তুমি তোমার পুত্র প্রাণ প্রিয় পুত্র ইসমাইলকে জবেহ করো ওহির মাধ্যমে তিনি জানতে পারলেন তিন দিন পর্যন্ত কোনো কোনো বর্ণনা আসছে যে তিন দিন পর্যন্ত একই স্বপ্ন দেখলেন বুঝে ফেললেন যে এটা আল্লাহ তালার পক্ষ থেকে নির্দেশ ছিয়াশি বৎসর বয়সে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম অনেক আল্লাহ তালার কাছে অনেক দোয়ার পরে হজরত ইসলাম আল ইসলামকে পাইছে আবার তেরো বৎসর বয়সে আবার হুকুম আসলো আল্লাহ তালার পক্ষ থেকে যে ছেলেকে তুমি জবে করো কি এমন কঠিন এক পরীক্ষার সম্মুখীন বললেন হজরত ইব্রাহিম আল ইসলাম স্বপ্নের আদেশ পেয়ে বললেন পালাইয়া হে আমার প্রাণ প্রিয় পুত্র আমি তো স্বপ্নের মাধ্যমে জানতে পেরেছি এই নির্দেশ যে আমি তোমাকে জবে করতে হবে এ ব্যাপারে তোমার অভিমত কি তোমার মতামত কি কেন জিজ্ঞাসা করলেন জিজ্ঞাসার অর্থ এই না যে ইসমাল আলু যদি বলেন যে না আমি এতে রাজি না তাহলে তিনি বাদ দিয়ে দেবেন এর এই জন্য না বরং উদ্দেশ্য হলো আল্লাহ তালার পক্ষ থেকে একটা নির্দেশ আসছে এই নির্দেশ যদি পালন করার জন্য ইসমাল আল ইসলাম রাজি হয়ে যান তাহলে কাজটা সহজ হয় যদি যদি তিনি রাজি না হন তাহলে কাজটা কঠিন হয়ে যাবে قال يا أبت فعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين হজরত ইসমাইল আলাইসালাম বললেন হে আমার পিতা আপনাকে যে নির্দেশ দেওয়া হয়েছে আপনি তা পালন করুন ইনশাআল্লাহ আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন যাই হোক পরবর্তীতে হজরত ইসমাইল আলাইসালামকে নিয়ে গেলেন কুরবান গাহে যেখানে মধ্যে কুরবানি দেওয়া হবে সবে করা হবে মাটিতে শুয়ে কুকুর করে শোয়ালেন হজরত ইসমাইল ইসলাম বলেন যে আপনি আমাকে ভালোভাবে রশি দিয়ে বাঁধেন যাতে আমি নড়াচড়া বেশি করতে না পারি আমার কাপড়কে গুটিয়ে রাখুন যাতে রক্তের সিটা ফুটা কাপড়ের মধ্যে না লাগে তাহলে আমার সব কমে যাবে আমার কাপড় আপনি আমার মায়ের কাছে নিয়ে যেতে পারেন ইচ্ছে করলে এবং আমার মাকে আমার সালাম দিবেন আমার কাপড় দেখে তিনি হয়তো কিছুটা সান্ত্বনা পাবেন এই অবস্থায় পিতা হজরত ইব্রাহিম আল্লাহ ইসলামের মনের অবস্থা কি হতে পারে যারা পিতা আছেন যারা বাচ্চাদের ছোটো ছোটো শিশু সন্তানের ছেলে মেয়েদের বাবা তারা বুঝতে পারবে এই অবস্থা কান্না চুটে আসলো হজরত ইব্রাহিম ইসলাম চুপ থেকে অজমর দ্বারায় অশ্রু বর্ষিত হতে পারে এইভাবে তিনি পুত্র ইসমাইল আল ইসলামকে শোয়া দেন সুরিকে ধার করলেন এজন্য কোরবানির একটি আদম হল ধারণ সুরি দিয়ে কি করব আমরা পশুকে কোরবানি করব তাড়াতাড়ি যাতে জবে হয়ে যায় পশুর যেন কষ্ট না এখন সুরি মারতেছেন মারতেছেন সুরি কাটে না একটি পিতল বা তামার পাক আল্লাহ পাক রাবুল আলমের পক্ষ থেকে মধ্যখানে চলে আসে তারপর যদি জিব্রাহিম আলোচনার মাধ্যমে কোনো কোনো বর্ণনায় দুম্বা আর কোনো কোনো বর্ণনায় ভেড়া যাই হোক যে কোনো এক পশু আল্লাহ পাক রাবুল আলম পাঠিয়ে দিলেন তারপরে এই পশুকে কোরবানি করা হলো সেখান থেকে এই নিয়ম চলে আসছে যে কোরবানির দিন আমরা কি করব যে কোনো একটি পশু যে কোনো একটি পশু বলতে উঠ অথবা গরু অথবা মহিষ অথবা ছাগল অথবা ভেড়া অথবা দুম্বা এ ধরনের পুরুষ হোক নারী হোক এরকম আর কি পশুর মধ্যে পুরুষ আছে নারী আছে যে কোনো যে কোনো একটি হলেই হবে কোরবানি আদায় হবে এছাড়া অন্য কোনো গ্রন্থ দ্বারা কোরবানি আদায় হবে না মনে থাকতে থাকতে আরেক কথা আরেকটি কথা বলে ফেলি কোরবানির দিন কোরবানি মনে করে মুরুখ মুরগ কোরবানি করা যাবে যে আমি কোরবানির দিন গরু পারতেছি না ছাগল পারতেছি না তাহলে একটা মুরগ কোরবানি দিয়ে দিই না এই নিয়তে কোরবানির নিয়তে মুরগ কোরবানি করা যাবে না আপনি এমনি খাইতে চাইতেছেন কোরবানির ঈদের দিন মুরগ রান্না করে খেতে চাচ্ছেন অসুবিধা নাই আপনি এমনি এমনি জবে করে কি করেন খান কিন্তু কোরবানি মনে করে যে ছাগল পারতেছি না তাহলে একটা মুরগ কোরবানি দিয়ে দিই এই নিয়তে এইরকম ধারণা নিয়ে মুরুখ কুরবানি করা নিষেধ এমনি আপনি খেতে চাচ্ছেন রান্না করে খান সমস্যা না কোরবানির করার কিছু আদব আছে প্রথমে তো দাঁড়ালো শরীরকে দাঁড়ালো দাঁড়ালো করতে হবে খুব দাঁড় করতে হবে এক পশুর সামনে আরেক পশুকে কোরবানি না দেওয়া এবং পশুর সামনে যে পশুকে আমি কোরবানি করবো পশুর সামনেও ছুরিকে না দাঁড়া আমি যার পক্ষ থেকে কোরবানি হবে নিজে পারলে নিজে ওই জন্তুকে নিজের পশুকে নিজে কোরবানি করা উত্তম নিজে পারলে নিজের পশুকে কি করব নিজে কোরবানি করাটা উত্তম না পারলে যে জানে সুন্নত মোতাবেক আদর সহকারে যার জানা আছে তার দ্বারা কোরবানি করা হয় যখন আমি কোরবানি করবো জবে করবো জবে করার আগে দোয়া পড়বো ইন্দি অজ্জাহাত পারলে এই দোয়াটা পারলে পড়বো না পারলে অসুবিধা নেই ইন্দি অজ্জাহাত তারপর বিসমিল্লাহ আল্লাহ আকবার বিসমিল্লাহ আল্লাহ বলে কণ্ঠনালী শ্বাসনালী এর পাশের দুই রোগ এই চার রোগের মধ্যে থেকে যে কোনো তিনটা কাটতে হবে অনেক সময় আমরা কি করি আমি কিছু কাটলাম তারপর কষাই রাতে দিয়ে দিলাম কষাই বিসমিল্লা না করলো না কোরবানি করো কাটলো বাকি কাটা সে কাট পুরা করলো হবে না আমি যেমনিভাবে কাটার সময় জবে করার সময় বিসমিল্লা আল্লাহ পর বলবো কষাই রাতে যখন দেবো কষাই বাকি যে বাকি রয়েছে যে যে কাটা এটা কাটার সমস্যা তাকেও কি করতে হবে বিসমিল্লাহ আল্লাহ আকবর বলতে হবে এরপরে আরেকটি ভুল আমাদের মধ্যে কষাই কি করে তাড়াতাড়ি টানকা হওয়ার জন্য পশু তাড়াতাড়ি নড়াচড়া বন্ধ করার জন্য জবে করার পরে ওখানে কি করে চাকু দিয়ে খুঁচা দেয় খুঁচায় গলার মধ্যে না প্যানিসের তারপরে পায়ের রোগ কেটে দেয় তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় এর দ্বারা কিতাবে দেখছেন যে এর দ্বারা পশুর হার্ট অ্যাটাক হয়ে মারা যায় পশুটা কি হয়ে যায় জবের কারণে জবের জবে করলাম যে এই কারণে সে মরলো না বরং হার্ট অ্যাটাক হয়ে মরলো এর দ্বারা আমার কোরবানি আদায় হলো এজন্য জবে করার পরে পশুকে এরকম ছেড়ে দেওয়া তারপর যখন সে নিস্তেজ হয়ে যাবে ঠান্ডা হয়ে যাবে তারপরে চামড়া ছেড়ে জবে করার পরে আমি এই দোয়া পর্ব যদি পারি আল্লাহ তাকাব্বাল হুমিননি কামা তাকাব্বাল তামিন হাবিব من হাবিবিকা মোহাম্মদিন ও খালিলিকা ইব্রাহিম আলহিম সালাতাম পারলে পড়বো না পারলে এতটুকু বলবো হে আল্লাহ আপনি যেমনিভাবে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসলাম এবং হজরত ইব্রাহিম আলাইসলামের কোরবানি কবুল করেছেন আমার কোরবানিও কবুল করব আমি যদি অন্যের পক্ষ থেকে কোরবানি করি তাহলে অমুকের কোরবানি কবুল করব বাংলাতে বলতে পারবো অসুবিধা নিজের গোস্ত নিজের কোরবানির গোস্ত নিজেও খেতে পারবো আত্মীয় স্বজনকেও দিতে পারবো গরিব স্কিমকেও দিতে পারবো নিজের কোরবানির চামড়া শুকিয়ে নিজে ব্যবহার করতে পারব নিজের কোরবানির চামড়া কী করতে পারবো শুকিয়ে নিজে ব্যবহার করতে পারব যদি বিক্রি করি কোরবানির চামড়া যদি বিক্রি করি তাহলে বিক্রিত টাকা বিক্রি করা টাকা কিন্তু আমি নিজে ব্যবহার করতে পারবো না এই টাকা পুরোটা সত্তা করে দিতে পারবো অথবা কোরবানের চামড়া পুরাটা কি করতে হবে সৎকার করে দিতে হবে সৎকার করার মধ্যে উত্তম হলো মাদ্রাসায় দিয়ে দেওয়া উত্তম হলো মাদ্রাসায় দিয়ে দেওয়া যাই হোক অনেক আলোচনা সময় নাই প্রত্যেকটি আলোচনার মধ্যে অনেক মানে তারপর কোরবানির গোষ্ঠকে তিন ভাগে বন্টন করাটা উত্তম মুস্তাহাব তিন ভাগে বন্টন করা মুস্তাহাব এক ভাগ নিজের জন্য রাখা এক ভাগ আত্মীয় স্বজনদের জন্য রাখা দেওয়া আত্মীয় স্বজনকে আরেক ভাগ গরিব মিসকিনকে দেওয়া এটা হলো মুস্তাহাব আমার কেউ যদি পারি করি অসুবিধা না কেউ যদি পারি না যে আমার পরিবারে মানুষ বেশি সব যদি নিজে খেয়ে খেয়ে ফেলি গুণা হবে না সব যদি আমি আত্মীয় স্বজনকে বন্টন করে দিই কোনো গুণা নাই সব যদি আমি গরিব স্কিনকে বন্টন করে দিই কোনো গুণা নাই কোরবানের গুস্ত রোদে শুকিয়ে অথবা ফ্রিজে রাখে রেখে যতদিন ইচ্ছা আপনি রাখতে পারেন রেখে খেতে পারেন কোনো অসুবিধা নেই কোরবানের যারা শরীর আমরা যদি শরীর হয় দুইজন শরীর হয়ে তিনজন শরীর হয়ে তুমি একটি গরু কোরবানি কোরবানি দিছি চারজন পাঁচজন ছয়জন সাতজন পর্যন্ত একটা গরুর মধ্যে শরীর হওয়া যায় তাহলে যতজন শরীর হবেন দুজন হোক তিনজন হোক চারজন হোক সমানভাবে এই কোরবানির দুষ্টকে বন্টন করে প্রত্যেকে ভাগ ভাগ করে নিতে হবে এখন মনে করুন এক পরিবারের দুই ভাই দুই ভাইয়ের উপর কোরবানি ওয়াজিব দুই ভাই বললো আমরা চলো আমরা দুজনে মিলে একটা গরু কোরবানি দিয়ে দিই অথবা তিন ভাই অথবা চার ভাই একসাথে ওনারা ওনাদের চুলা একটা অর্থাৎ একসাথে খাওয়া দাওয়া করে কিন্তু প্রত্যেকের উপর আবার আলাদা আলাদা ভাবে কোরবানি ওয়াজিব ওনাদের জন্য বন্টন করা জরুরি না বন্টন করতে হবে যাদের আলাদা আলাদা চুলা তাদের প্রত্যেকে আলাদা আলাদাভাবে বন্টন করতে হবে কীভাবে পাল্লা পাথর দিয়ে মেপে মেপে কি করতে হবে প্রত্যেকে আলাদা আলাদাভাবে বন্টন করতে হবে আমাদের আজকের ঈদুল আজহার নামাজের সময় ছিল সাড়ে সাতটার সময় ঘোষণা করা হয়েছিল গতকাল বিশেষ কারণবশত পনেরো মিনিট বাড়ানো হয়েছে এজন্য ইনশাল্লাহ ঈদুল আজহার নামাজ সাতটা পঁয়তাল্লিশ মিনিটে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ ঈদুল আজহার নামাজ আমাদের মসজিদে সাতটা পঁয়তাল্লিশ মিনিটে অনুষ্ঠিত হবে কোরবানির চামড়া গেল কোরবানির গুস্ত গেল কোরবানি যাক আমরা শরীর খোলাম তাদের গুস্তের বন্টন গেল আবার এই শরিকের মধ্যে খুব সতর্কতার সাথে শরিক রাখতে হয় একজন শরিকদারের যদি নিয়তের মধ্যে গরমিল হয় তাহলে প্রত্যেক সবার কোরবানি নষ্ট হয়ে যাবে একজন শরিকদারের যদি হারাম টাকা থাকে হারাম টাকা দিয়ে যদি সে শরিক হয় তাহলে বাকি সবার কোরবানি নষ্ট হয়ে যাবে কোরবানি আল্লাহ পাক আব্দুল আলমিন আমাদের জন্য বিশেষ একটি আবাদত নির্ধারণ করেছে যতটুকু পারে এই যে আয়াতের মধ্যে আসছে ইন্না যে আমার নামাজ ইন্না সলাতি বনসুকি এবং আমার কোরবানি ও মাহিয়ায়া ও মামাতি এবং আমার জীবন আমার মরণ লিল্লাহি রব্বিল আলামী জগৎ সমূহের প্রতিপালকের জন্য অর্থাৎ একমাত্র আল্লাহ তালার জন্য লা শারিক লাহু আল্লাহ তালার কোনো শরিক নাই তার কোনো শরিক নাই কোনো অংশীদার নাই অবিদালিকা এবং আমাকে এই নির্দেশই দেওয়া হয়েছে ওয়ান আউবালুল মুসলিম এবং আমি প্রথম মুসলমান আয়াতের মধ্যে আসছে কোরবানির ব্যাপারে আল্লাহ কোরবানি আল্লাহ পাক রাবুল আলমিনের জন্য একমাত্র আল্লাহ তালা সন্তুষ্টির জন্য লোক দেখানোর জন্য না আমি সত্তর হাজার টাকা নব্বই হাজার টাকার কোরবানি দিছি মানুষ বলবে বাহ বা অমুক ব্যক্তি অনেক বড় কোরবানি দিছে মানুষ আমাকে খুব বাহবা দিবে এই জন্য আমি বড় পশু ক্রয় করে নিয়ে আসলাম নব্বই হাজার দিয়ে দেড় লক্ষ টাকা দিয়ে তিন লক্ষ টাকা দিয়ে উঠ কিনে নিয়ে আসলাম তারপর সারা এলাকার মধ্যে ঘুরাইতেছে বুঝাইতে চাচ্ছি যে দেখো আমি উঠ দিয়ে কোরবানি দিতেছি এর দ্বারা আমার কোরবানি সব ফজিলত সব সব নষ্ট হয়ে গেল লোক দেখানোর উদ্দেশ্য কি হলো লোক দেখানো আল্লাহ তালার কাছে কোরবানির পশুর গুস্তও পৌঁছে না কোরবানির পশুর রক্তও পৌঁছে না পৌঁছে কি তোমাদের তাকু আল্লাহ তালার কাছে অর্থাৎ আমাদেরকে খালিস নিয়তে আমাদের নিয়তকে ঠিক করে একমাত্র আল্লাহ তালার জন্য কোরবানি দিতে হবে এইভাবে আল্লাহ রাবুল আলমিন কোরবানির পশুকে আমাদের বশীভূত করে দিয়েছে কোরবানির পশু দুই একটা পাগলা ব্যতীত পাগলা পশু ব্যতীত না হলে কোরবানি করা সহজ সহজে আমরা কি করতে পারি পশুকে তাড়াতাড়ি কোরবানি করতে পারি পা পেতে না হলে কষ্ট হয় যদি আল্লাহ তালা এটা আমাদের জন্য আমাদের বস করে না দিতেন পশুকে সামলানো তাহলে আমাদের জন্য কঠিন হতো এটা আল্লাহ তালা আমাদের জন্য সহজ করে দিয়েছেন এর জন্য আমরা বুঝতেছি না আমরা মনে করতেছি আর এটা তো আমার জন্য সহজ আল্লাহ তালা বলছেন এটা আমি সহজ করে দিচ্ছি কেন সহজ করে দিচ্ছে যাতে আল্লাহ তালা তোমাদেরকে যে হেদায়তের উপর রাখছেন তোমাদেরকে যে হেদায়ত দিছে মুসলমান হওয়া তো একটা হেদায়ত এই হেদায়াত আল্লাহ পাক রাব্বুল আলম আমাদেরকে দান করেছেন অর্থাৎ সঠিক পথ আল্লাহ তালা আমাদেরকে দান করেছেন এই জন্য আমরা যেন আল্লাহ তালার বরত্ব প্রকাশ করি এখন আইয়ামে এই যে তাকবিরা তাশরিক আমরা পড়ি আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার লিল্লাহিল হামদ নয় তারিখের ফজর থেকে নিয়ে আজকে দশ তারিখ তারপরে এগারো তারিখ বারো তারিখ তেরো তারিখ তেরো তারিখের আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে কি করতে হয় একবার জুড়ে জুড়ে পুরুষদের জন্য জুড়ে জুড়ে একবার তাকবিরা তাশরিক করা ওয়াজিব মহিলারা আস্তে আস্তে পড়বে ফরজ নামাজের পরে সুন্নত ওয়াজিব আজকের দিন তারপরে আগামীকাল তারপরে পরশু তারপরে এর পরের দিন আজকে হলো বুধবার তারপরে বৃহস্পতিবার শুক্রবার শনিবারের আসর পর্যন্ত এই আমল চলবে এই আমল যারা করলো তারা হলো নেককার নেকি করে নেওয়ালা নেক কাজ করনেওয়ালা আল্লাহ পাক রাব্বুল আলামিন ঘোষণা দিতেছেন যে তাদেরকে শুনিয়ে দাও জান্নাতের সুসংবাদ তাদেরকে কিসের সংবাদ দাও জান্নাতের সুসংবাদ দাও তারা জান্নাত পাবে قال أصحاب رسول الله صلى الله عليه وسلم ما هذه الأضاحي সাহাবাই কারণ রাজি আল্লাহ তালাহিন হজরত রসুল করিম সাল্লাহ আলাই সাল্লামকে জিজ্ঞাসা করলেন ইয়া রসুল্লাহ এই কুরবানি কি মানে ফজিলত কি এটা কিভাবে আসলে গুরুত্ব কি قال سنة أبيكم إبراهيم عليه السلام হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন যে এটা হলো তোমাদের পিতা ইব্রাহিম আলাহ ইসলামের সুন্নত অর্থাৎ হজরত ইব্রাহিম আলাহ ইসলামের যুগ থেকে এই নিয়ম চলে আসছে এবং এই শরীয়তেও এই নিয়ম চালু আছে এইভাবে কোরবানি করা পশুকে জবে করা হজরত সাহাবাই কারাম রাজি আল্লাহ তালান আবার প্রশ্ন করলেন কালো আমাদের জন্য এর মধ্যে কি আছে আমাদের জন্য কি সোয়াব আছে হজরত রসুল করিম সাল্লাহ জবাব দিলেন বিকুল্লি শাহরাতিন হাসানা প্রত্যেক পশমে পশমে তোমাদের জন্য নেকি আছে কোরবানির পশুর প্রত্যেকটি পশমের বিনিময়ে তোমরা কি পাবে নেকি পাবে আমরা প্রশ্ন করে আমরা যদি ভেড়া কোরবানি দিই ভেড়া তাহলে হজরত রাসুল করিম সাল্লাহ জবাব দিলেন বিকুল্লি সুফি হাসানা বেড়ারও প্রত্যেক কসমে তোমরা কি পাবে সোয়াব পাবে অন্য হাদিসের মধ্যে এরশাদ ফরমান ওয়াইন্নাহু পশু কিয়ামতের দিন তার শিং তার পশম তার কুর সহ হাজির হবে আর এগুলো আমাদের আমল নামায় ওজন দেওয়া হবে আমল নামায় কি হবে ওজন দেওয়া হবে আমল নামা আমাদের বাড়ি হবে কোরবানির পশুর কোরবানি করার দ্বারা আমাদের আমল নামা কি হবে আমাদের আমল নামা আরো ওজনদার হবে وإن الدم لا يقع من الله بمكان قبل أن পশুর রক্ত মাটিতে পড়ার আগে পড়ার আগে আল্লাহ তালার নিকট কবুল হয়ে যায় আল্লাহ তালার কাছে পৌঁছে যায় মানে আল্লাহ তালার কাছে কবুল হয়ে যায় রক্ত পড়ার আগে মাটিতে পড়ার আগে আল্লাহ তালার কাছে পৌঁছে দেয় সুতরাং এই সমস্ত ফজিলত বর্ণনা করে রসুল করিম সাল্লাম শেষে হাদিসের শেষে এরশাদ ফরমাইতেছেন ফাতিবু বিহা নাফসা সুতরাং তুমি খুশি মনে কুরবানি দাও নাকুশ হয় না যারে কুরবানির দিন এখন কুরবানি না দিলে মানুষরা কি বলবে এখন মানুষ মানুষের বিভিন্ন কথা থেকে বাঁচার জন্য লোক লজ্জার বয়ে না পেরে নাকুশ মনে কোরবানি দিলাম না এর দ্বারা আমার কুরবানির আদায় হবে না সব হবে না খুশি মনে আমাকে কি করতে হবে কোরবানি দিতে হবে যে এই ফজিলত আমি পাবো আমি কোরবানির দ্বারা কি করব। এই এই ফজিলতের অধিকারী হব এজন্য খুশি মনে আমাকে কোরবানি দিতে হবে ফাসল্লি নিরব ওয়ানহার যে আল্লাহ তালার জন্য তোমার রবের জন্য নামাজ পড় অর্থাৎ ঈদের নামাজ কোরবানির ঈদের নামাজ ওয়ান হার তারপরে কোরবানি করো নামাজের পরে কি করতে হয় ঈদের নামাজের পরে কোরবানি করতে হয় ঈদের নামাজের আগে যদি আমি কোরবানি করি তাহলে আমার কোরবানি আদায় হবে না যে এলাকায় যে সমস্ত এলাকায় ঈদের নামাজ হয় এই সমস্ত এলাকায় ঈদের নামাজের আগে যদি কেউ কোরবানি করে তাহলে তার কোরবানি আদায় হবে ঈদের নামাজের পরে কি করতে হয় কোরবানি দিতে হয় সময় কাছাকাছি চলে আসছে এজন্য যেহেতু বৎসরে দুই দিন ঈদের নামাজ হয় এজন্য আমাদের অনেকের খেয়াল ছুটে যায় যে নামাজের নিয়ম স্বাভাবিক হতে পারে হঠাৎ হঠাৎ আছে বৎসরে দুইবার এই জন্য আমরা নামাজের নিয়মটা অনেক সময় আমরা ভুলে যেতে পারি খেয়াল নাও থাকতে পারে এজন্য নামাজের নিয়মটা এখন বলে দিচ্ছি আমরা তো এখন নিয়ত করেই আসছি যে আমি কুরবানির ঈদের নামাজ পড়ব বা ঈদুল আজহার নামাজ পড়ব এই তো এখন আমরা যে শুনলাম এর দ্বারা আমাদের নিয়ত হয়ে গেছে যে আমি ঈদুল আজহার নামাজ পড়ার জন্য আসছি এটা আমাদের নিয়ত হয়ে গেছে এখন নিয়ত করতে হবে কি যে আমি এই ইমাম সাহেবের পিছনে ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ব কোরবানির ঈদের নামাজ কিভাবে পড়বো ইমাম সাহেবের পিছনে পড়বো ইমাম সাহেবের নিয়ত করতে হবে এই নিয়ত আমরা করে ফেললাম তারপর যখন নামাজ শুরু হবে কি করবো আল্লাহ আকবর বলে রাখা আল্লাহ আকবর ইমাম সাহেব বলবেন আল্লাহ আকবর প্রথম তাকবির বলে হাত বাঁধা হবে প্রথম তাকবির বলে কি করা হবে হাত বাঁধা হবে তারপর সুবাহানাক আল্লাহ হুম্মা ওকে হামদিকাটা পড়া হবে দুই নম্বর তাকবির আল্লাহ আকবর বলে হাত সারা হবে তিন নম্বর তকবির আল্লাহ আকবর বলে হাত সারা হবে চার নম্বর তকবির আল্লাহ আকবর বলে আবার হাত বাঁধা হবে প্রথম নামাজের শুরুতে প্রথমে আল্লাহ আকবর বলে হাত বাঁধা তারপরে হাত সারা আল্লাহ আকবর বলে হাত সারা তারপরে আবার হাত সারা তারপরে চার নম্বর বার আল্লাহ আকবর বলে হাত বাঁধা তারপরে মানুষ সুরা করবেন কেরাত করবেন টুকু করবেন সেজদা করবেন দ্বিতীয় রাখাতের জন্য দাঁড়াবেন দ্বিতীয় রাখাতে সুরা পাতিয়া পড়বেন কেরাত করবেন রুকুতে যাওয়ার আগে দ্বিতীয় রাখাতে রুকুতে যাওয়ার আগে আবার আল্লাহ আকবর বলে হাত উঠিয়ে হাত ছেড়ে দেওয়া হবে একবার আবার আল্লাহ আকবর দুইবার আবার আল্লাহ আকবর তিনবার তারপর চার নম্বর আল্লাহ আকবর বলে রুকুতে চলে যাবে এই হলো অতিরিক্ত নিয়ম বাদ বাকি আমরা যেরকম নামাজ করি ওরকম এই তাকবিরের নিয়ম প্রথম শুরুতে আমরা অন্যান্য নামাজে এক তকবির বলি এখানে বলবো চার তকবির অর্থাৎ তিন তিন তকবির বেশি দ্বিতীয় রাখাতে রুকুতে যাওয়ার আগে আমরা আল্লাহ আকবর বলে অন্যান্য নামাজে রুকুতে চলে যাই একবার বলেই রুকুতে চলে যাই আর এই নামাজে আরও অতিরিক্ত তিনবার বলে তারপর চার নম্বর বার চতুর্থবার আমরা রুকুতে যাব এই অতিরিক্ত নিয়ম তারপরও যদি আমাদের খেয়ালে না আসে তাহলে আমরা যারা প্রথম কাতারে আছি তারা খেয়াল করবো যে ইমাম সাহেব কীভাবে হাত উঠাচ্ছেন কীভাবে হাত বাঁধছেন তখন হাত উঠালেন তখন হাত সারবেন তখন হাত বাঁধবেন প্রথম কাতারে যারা আছেন তারা ইমাম সাহেবকে লক্ষ্য করবেন দ্বিতীয় রাখাতে যারা আছেন দ্বিতীয় কাতারে যারা আছেন তারা প্রথম কাতারকে লক্ষ্য করবেন তৃতীয় কাতারে যারা আছেন তারা তাদের আগের কাতারের মানুষদেরকে লক্ষ্য করবেন এইভাবে যত লম্বা হোক কাতার যত লম্বা হোক পিছনের কাতারের লোকেরা কী করবেন সামনের কাতারের লোকদেরকে লক্ষ্য করবেন এইভাবে হাদিস শরীফের মধ্যেও আসছে এরকম সাহাবাহিকের আমরা এরকম করতেন এইভাবে আমরা কি করব খেয়াল করে আদায় করে নেবো ইনশাল্লাহ আমাদের নামাজ আদায় হয়ে যাবে সময় হয়ে গেছে আমরা নামাজের জন্য দাঁড়িয়ে যাই কাতার সোজা করি